হ্যালো দর্শক বন্ধুরা welcome back to my channel ছিল অফিসিয়াল ব্লগ তো কেমন আছেন দর্শক বন্ধুরা আবারও আমরা চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা তো আজকে আমাদের এই পাতা খেলায় অনুষ্ঠিত হয়েছে গোবিন্দগঞ্জ কাটায় তো আমরা দেখতে পাচ্ছি কত দর্শক বন্ধুরা আজকে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থাপন হয়েছে হাজারো দর্শক বন্ধুরা আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় এসেছে এপাশে আছে মা বোন দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে ঢোল কোবানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে একটি ঢোল কোবাচ্ছে তার পাশে আমরা দেখতে পাচ্ছি পাতা ঘরের ভিতর পাতার যে ঘর ওখানে হাত রাখছে এবং চারকানিতে এবং মাঝখানে যে যেখানেই পারে ফকির গণক যাকে বলে গণক সে সে গণক এই পাতাকে তারা ভরণ দেবে সেই পাতাকে ভরণ দেবে ভরণ দেওয়ার পর এই পাতা হাত উঠছে আমরা দেখতে পাচ্ছি হাত উঠবে এবং এই গণকের ঘরে এই পাতা যে গণকের ঘরে গিয়ে হাত পড়বে এবং স্তম্ভ হয়ে যাবে সেই গণক এক পয়েন্ট পাবে এভাবেই আমাদের এই পাতা খেলা হয় গণকেরা জীবন মরণ গোয়ারানি বান কালো জাদুর পাতা খেলা এটার নাম হলো কালো জাদুর পাতা খেলা আসলে আমরা দেখতে পাচ্ছি গণক পাতাকে গরানি বান দিয়েছে একটা গরান দিছে আর কি তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা আমরা দেখতে পাচ্ছি পাতা হাত উড়ছে এবং পাতা ছটপট ছটপট করতেছে আমরা দেখতে পাচ্ছি পাতাকে উড়ান বান দেওয়া হচ্ছে এই কারণে পাতা হাত আকাশ মুখে লাপাইতেছে তো আমরা দেখতে থাকি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা আমরা দেখতে পাচ্ছি গণকের দিকে হাত এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাতার বিষ শুরু হয়ে গেছে কালো জাদুর পাতা খেলা তো জীবন মরণ দিয়ে পাতা খেলা অনেক গণকেরাই আবার এই পাতা খেলায় অনেক রকম জাদু মন্ত্র তন্ত্র পড়ে থাকে এবং এই মন্ত্রতন্ত্র মাধ্যমেই পাতাকে রাখা হয় এই পাতা আমরা দেখতে পাচ্ছি উড়ানে বান দিছে উড়ান বানে যে পাতা লাফিয়ে লাফিয়ে অথবা হাত আকাশ দিকে হাত কাঁপাতে কাঁপাতে আর কি যাবে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আরেকটি পাতা তুলা রাশি যাকে বলে তুলা রাশি হাত একজন ব্যক্তি তুলা রাশি হাত এর হলো তুলা রাশি হাত গণকের ডাকে এই হাতটি উঠছে এবং সেই গণকের দিকে ঘুরতে ঘুরতে আসছে এর নাম হলো তুলারাশি হাট যে গণক ডাকতেছে যে গণকের ডাকা মন্ত্র বেশি কাজে লাগবে যে মন্ত্র যে বেশি পড়তে পারবে সেই ঘর দিকেই সেই গণকের দিকেই পাতা যাবে গিয়ে এবং ওখানে পাতা পড়বে তো আমরা দেখতে থাকি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা আমরা দেখতে পাচ্ছি এক গণকের দিকে পাতা ছুটে চলছে এবং সে গণকের কাছে পাতা হাত নাড়াচ্ছে এবং গণক প্রচুর পরিমাণে সে নিজের শক্তি নিজের মন্ত্রতন্ত্র মন্ত্র দিয়ে পাতাকে ডাকছে ডাকার পর পাতা সেই গণকের কাছে চলে গেছে এবং যেখান থেকে তাকে বান মারা হয়েছে ওখানে হাত কীভাবে নাড়াচ্ছে আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা কীভাবে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হয় অনেক দর্শক বন্ধুরা এবং অনেক লোক আজকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা উপস্থাপন হয়েছে তো আসলেই এই পাতা খেলাটি এবং অনেক খেলা আছে যেগুলো আমাদের অতীতকালে হয়েছে এবং বর্তমানেও সেই খেলাগুলো উপস্থাপন করা হচ্ছে এই খেলাগুলো মানুষকে আনন্দ দেওয়ার জন্য করা হয় এবং এই খেলায় যে গণক ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার জন্য পুরস্কার আছে তো কত সুন্দর একটা মজার বিষয় আর কি তো আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় পাতা কীভাবে শর্টআউট করতেছে করার জন্য তো আমরা দেখতে থাকি পাতা কি করে দেখে এই গণকের ঘরে পড়ে নাকি অন্য গণকের ঘরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের পাতা গণকের ঘরে পড়ে গেছে এবং এই গণক এক পয়েন্ট পালো আপনারা দেখতে পাচ্ছেন গণক কত আনন্দের সহিত মনে করে তো আমরা দেখতে পাচ্ছি পাতাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এবং গণকেরা কত গণক কিছু গণক তারা অচেতন হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেটিও গণক সে অচেতন হয়ে পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি এ পাশেও একটি গণক সেও পড়ে আছে ওপর হয়ে তো আজকে দেখতে থাকি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা এখন এই পাতাকে তার যে ঘরে সেই ঘরে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী রাউন্ডেও এইভাবেই খেলা হবে তো আমরা দেখতে থাকি আজকের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা গণ পাতাকে গণকের ঘর থেকে তার পাতার নিজের ঘরে নিয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো দর্শক বন্ধুরা তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং এই রকম মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি বেজে রাখুন যাতে পরের ভিডিও পেতে কোনো সমস্যা না হয়